বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে আজকে আমাদের সাথে যুক্ত আছেন মামুন ভাই আপনার মামুন ভাই আপনার পুরো নাম কি পুরো নাম আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ আল মামুন ভাই আপনি তো মামুন সিং তাই না নেত্রকোনা বিভাগ নেত্রকোনা জেলা ঠিক আছে টানা কি পড়ছে বলতে পারবেন বলবেন ফ্যান চলে নাকি ফ্যান একটা বাতাসের একটা শব্দ হা হু করতেছে ও আচ্ছা বুঝতে পারছি তো আজকে আপনি প্রথম অর্ডার পাইলেন তাই না আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন প্রথম অর্ডার পাওয়ার জন্য আপনাকে আচ্ছা, না আলহামদুলিল্লাহ সাপোর্ট দেওয়ার জন্য আমি কমিটমেন্ট আপনারা যখন আমার কাছে অ্যাডমিশন নিয়েছেন তখনই তো আমি বলছি মানে ঘুম হ্যাঁ। আমার ঘুম থেকে আমার সাপোর্ট করছেন হ্যাঁ, না আমি বলছি তো আপনাদের যখন আমি অ্যাডমিশনে নিছি তখন তো আপনাদের বলছি আমি কমিটমেন্ট করছি আপনাদের সাথে যে চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য তো ফ্রিল্যান্সিং সেক্টরের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সাপোর্ট সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যদি আপনি প্রপার ওয়েতে সাপোর্ট না পান তাইলে আপনি প্রথম দিকে মানে সমস্যা পড়বেনই এটা হান্ড্রেড পারসেন্ট কথা বুঝতে পারছেন যেমন মনে করেন আজকে যদি আমি আপনাকে সাপোর্ট না মানে আপনার যখন যেটা প্রয়োজন ওইটা যদি সাপোর্ট না দিতাম তাহলে কিন্তু ওই বায়ারটাকে কন্ট্রোল করা সম্ভব হইতো না ও কিন্তু খুবই এক্সপার্ট একজন বায়ার খুবই ট্যালেন্ট ও কত ট্যালেন্ট বুঝতে পারছেন সে কথা দিয়ে কথার পেস ধরে কথা দিয়ে কথার পেস ধরে এভাবে পেস ধরতে ধরতে এখন ওই সময় যদি নতুন কেউ হয় তাইলে তার জন্য মানে ওই কথাগুলা বোঝা জটিল হয় তাকে মেনটেন করা জটিল হয় এতটা সমস্যা হইতো না যদি আমি এইভাবে লাইভ ভিডিওর মাধ্যমে কন্ট্রোল করতাম কিন্তু ওই যে মেসেজের মাধ্যমে করার কারণে কি হয়েছে একটা বিষয় একটা বিষয় হয়েছে কি ওই বিষয়টা বুঝতে বুঝতে একটু সময় লাগছে কথা বুঝতে পারছেন তো যাই হোক এখন আপনার অনুভূতি কি একটু আমাদের শেয়ার করেন যে আসলে আজকের যে অর্ডারটা প্রথমভাবে পাইলেন এটা মনে করেন আপনার জীবনের প্রথম ডলার ইনকামের অর্ডার আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আপনার আমার চেষ্টার বিনিময়ে দুজনের চেষ্টার মাধ্যমে যেন আমরা সঠিকভাবে অর্ডারটার কাজ করতে পারি বাইরের কাছ থেকে এটা রিভিউ নিয়ে আসতে পারি হ্যাঁ এটা যেন আমরা সঠিকভাবে হয় কারণ আমাদের প্রথম অর্ডারের রিভিউটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কি একজন ফ্রিল্যান্সারের লাইফ গঠনের জন্য প্রথম অর্ডারের রিভিউ হচ্ছে মূল জিনিস সো এই জন্য আমি আপনাকে বলছি না এখন আপনি আপনি আগে ভিডিওটা দেখেন বেশ কয়েকবার দেখে আগে বিষয়ের ভিডিওর বিষয়বস্তুটা বুঝেন বিষয় ভিডিওর বিষয়বস্তু না বুঝলে আপনি এসিও e করতে পারবেন না তারপরে তার জন্য আপনি সুন্দর করে ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশন ট্যাগ লিখতে হবে টাইটেল মেক করতে হবে প্রত্যেকটা জিনিস মেক করে তারা ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেবেন যাই হোক সেগুলো পরে আলোচনা করবো আগে আপনার অনুভূতি বলেন কেমন লাগছে আপনার কাছে মানে ফ্রিল্যান্সিং যখন শুরু করছিলেন তখন কি মনে বিশ্বাস ছিল যে আসলে এইভাবে অর্ডার পাইব কোর্স চলাকালীন অবস্থায় যে অর্ডার পেয়ে যাব কতদিন হইল দেড় মাস চলতেছে আপনাদের কোর্সের হ্যাঁ কোর্স চলাকালীন এইভাবে অর্ডার পেয়ে যাবেন পেয়ে যাবেন এরকম মনের বিশ্বাস ছিল কি না এগুলো আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে প্রথম অবস্থায় যে না স্যার একটু সাউন্ড দেন একটু সাউন্ডলি বলেন আমি তো স্যার প্রথম অবস্থায় মনে করছিলাম যে এটা দ্বারা স্যার সম্ভব না কারণ যেভাবে আপনার এই সময় যায় অনেকেই মনে করে যে না এটা বুয়া রকম কাজ করলে এটা কোন সফল হওয়া যায় না ঠিক আছে অনেক লেট হয় অনেক ধরনের অনেক বলে যা আমি চেষ্টা করছি দেখছি যে না এটা দেখি কি হয় আচ্ছা। আপনার সাপোর্টে আমি প্রথম অবস্থায় একবারে মাঝখানে আমি হাল ছেড়ে দেওয়ার সময় এইরকমই হয়েছিল আচ্ছা। না এটা দ্বারা সম্ভব তো এখন দেখা যায় না আগের থেকে আমার মতে ভালো অনেক বাইরের আপনার এই অনেক বাইরের মেসেজ পাই আপনার জিমেইলে আবার ফাইবারে ইনস্টাগ্রামে তাদের সাথে কথাবার্তা বলে অনেকটা শিখছি আগে তো স্যার আমি বই পেতাম তাদেরকে মেসেজ করতে আচ্ছা, আচ্ছা। কোনো ভয় লাগে না তাদের সাথে মেসেজ করতে আমার কোনো সমস্যা হয় না শুক্রিয়া হ্যাঁ আর ফ্রিল্যান্সিং একটা বিষয় হয়েছে কি জানেন এটা একদিনে হয় না পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না সময় লাগে ধৈর্য ধরতে হয় এখানে প্রচুর ধৈর্যের প্রয়োজন আমি তো সবসময় বলি ফ্রিল্যান্সিং যারা ধৈর্য ধরতে পারবে না তাদের জন্য ফ্রিল্যান্সিং না ধৈর্য ধরতে হবে মনোবল রাখতে হবে বিশ্বাস রাখতে হবে হবে কারণ আরও পাঁচজনে যদি ইনকাম করতে পারে আমাকে হবে না কেন আল্লাহর পক্ষ থেকে যদি আমার রিজেক্ট তাড়াতাড়ি না হয় তাহলে আমাকে একটু দরিদ্র ধরতে হবে এটাই হলো কথা কথাটা বুঝতে পারছেন যাই হোক আপনার ফ্যামিলির সাথে শেয়ার করছেন অর্ডার পাইছেন যে আপনার আম্মার সাথে আব্বার সাথে ওনাদের অনুভূতি বা মনের আবেগটা কীরকম কারণ আমরা ফ্রিলান্সিংয়ের সর্বপ্রথম বিষয়টা হচ্ছে কি আমরা পরিবার থেকে সাপোর্ট পাই না যখন ফ্রিলান্সিং শুরু করি তখন কিন্তু পরিবার থেকে সাপোর্ট পাওয়া যায় না ঠিক আছে এখন ওনাদের অনুভূতিটা কেমন কি মার্কেটিং আচ্ছা, আচ্ছা। হচ্ছে আসল কাজ মার্কেটিং যত জোর জোর করতে পারবো তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বো আপনি একটা জিনিস মনে রাখবেন যেই দিন আপনি মনে করবেন যে আমি আজকে দশ দশ হাজার মেসেজ দিতে পারছি দশ হাজার মানুষকে আমি নখ দিতে পারছি যেই দিন মনে করবেন এই দিন মনে করবেন আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কথা বুঝতে পারছেন আমি বলছি না আপনার আনসারের রেশিও থাকবে পাঁচ পার্সেন্ট আর এই আনসারের পাঁচ পার্সেন্ট থেকে বায়ারে আপনাকে কাজ দিবে তার মধ্যেও ধরেন আরও পাঁচ পার্সেন্ট দ্যাটস মিন আমি বলছি এক হাজারের মধ্যে দুইজন বা তিনজন আমি এক হাজার মানুষকে নক দিয়ে যদি দুইজনও পাই এই দুইজন থেকে যদি আজকে হয়তো আমার নতুন ডলার প্রথম অর্ডার হিসাবে আমি তার সাথে আপনাকে বলছি না বেশি মার্কেটিং করার প্রয়োজন নাই প্রথম দিকে আপনার কাজের রিভিউর প্রয়োজন আপনার অ্যাকাউন্টে কাজ দেখানোর প্রয়োজন এটা হচ্ছে বিষয় প্রথম কাজটাই হচ্ছে আপনাকে একজন মানুষ এখন আসলে দেখবে যে আপনার অ্যাকাউন্টে কিচ্ছু নাই আপনার প্রোফাইলে কিচ্ছু নাই আপনি কিচ্ছু তৈরি করেন কথা বুঝতে পারছেন একটা দোকানে ওই দোকানেই আমরা বেশি যাই যে দোকানে মাল আছে পণ্যটা বেশি আছে ওই দোকানেই তো বেশি যাই যে দোকানে কম পণ্য আছে ওই দোকানে আমরা যাই না বলে একটা পণ্য পাইলে আরেকটা পাইতাম না এটাই হচ্ছে প্রত্যেক মানুষের আগে নিজেকে বিল্ড আপ করতে হবে এই জন্য বলছি বেশ বার্গেটিং করার প্রয়োজন নাই লস তো হইতো না অ্যাটলিস্ট লস হইতো না লাভ হইব কিন্তু কম এটা হচ্ছে পরিশ্রমের তুলনায় একটু কম হইব এটা হলো কথা কিন্তু এটা মেটার না আপনাকে যদি সে একটা গুড রিভিউ দিয়ে দেয় মনে করবেন আপনাকে এক হাজার ডলারের কাজ করে দিচ্ছে ঠিক আছে তা যাই হোক এখন আপনার ফাইবার শেয়ার করতে পারবেন একটু আমরা দেখলাম আপনি কি অর্ডার পাইছেন আপনার এই যে মার্কেট প্লেসের বাইরে এই কাজটা করাতে আমি মনে করি মার্কেট প্লেসের বাইরে মানে সহজ কাজটা কাজটা তো মার্কেট প্লেসের বাইরে থেকে পাইছেন তারপরে তারে ফাইবারে নিয়ে আসছেন এটাই তো ওখান থেকে সে ফাইবারে আসছে বায়ার বলছে ফাইবারে আপনাকে কাজ দিবে এই জন্য ফাইবারে আসছেন তো মার্কেট প্লেসের বাইরে থেকেই প্রথমে বলছি না আপনি মার্কেট প্লেসের বাইরে অথবা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনার ফাইবারে অ্যাকাউন্ট নিয়ে আসবেন একা প্রোফাইল র্যাঙ্ক করাইবেন তারপরে দেখবেন অটোমেটিকলি সব কিছু চলে আসবে সময় নেবে না তো কাজটা আমার দরকার হ্যাঁ অবশ্যই কাজ বুঝাইতে অবশ্যই রাজধানীর দরকার ছিল কি অবশ্যই কাজ বুঝিয়ে দিতে হবে এখন একটু ফাইবার ওপেন করেন আমরা আগে দেখি কেমন কি বললেন কি চ্যাট করলেন একটু দেখি আগে আমরা মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাইছি এটা আমরা কাউকে বলা যাবে না হ্যাঁ আমরা শুধু এটুকু বললাম যে বায়ারকে নক দিছিলাম সে ইমেল করছে আমাকে আপনাকে ইমেল করছে তারপরে আপনার কাছে ফাইবারের লিঙ্ক চাইছে আপনি ফাইবারের লিঙ্ক দিচ্ছেন দ্যাটস মিন এটা হচ্ছে বায়ারকে বাইরা মার্কেটে মার্কেটিং করার মাধ্যমে কাজটা পাইছেন রাইট তাই না স্ক্রিন শেয়ার করবো স্ক্রিনটা শেয়ার করেন যান তো আপনার ফাইবার অ্যাকাউন্টে যান আচ্ছা আপনার অর্ডারটা দেখি এই যে অর্ডার হ্যাঁ ভিউতে ক্লিক করেন কি আসছে নেক্সট আছে এটা next then it's okay next next got it our cancellation policy is getting understood okay এটা পড়েন তো এটা কি লিখছে বলেন তো next time an order is cancelled আচ্ছা এটা বাংলা করেন এটা বাংলা করেন বুঝতে পারছি বাংলা করেন দেখি পরের বার একটি অর্ডার বাতিল করা হলে কিন্তু একই ক্রেতা দুই সপ্তাহের মধ্যে আপনার কাছ থেকে পুনরায় অর্ডার করলে আপনার সমাপ্তির হার প্রভাবিত হবে না এবং আপনাকে গ্রাহক সহায়তা জড়িত করার প্রয়োজন হবে না এই নতুন নীতি তেসরা অক্টোবর দিয়ে আচ্ছা এখন নতুন একটা নীতি করছে নিয়ম করছে খুব ভালো হয়েছে আগে কোনো অর্ডার ক্যান্সেল হইলে সাথে সাথেই আপনার সে বেড আপনাকে আপনার প্রোফাইলটাকে ডাউন করে দিতে হবে এখন এটা করবে না যদি ওই বায়ার যদি আবার পরের সপ্তাহের মধ্যে এই বায়ারে যদি আবার অর্ডার দিয়ে দেয় তাহলে আর প্রোফাইলের উপরে কোনো এফেক্টেড আসবে না যাই হোক এটা ডান দিয়ে দেন আই আন্ডারস্টুড দিয়ে ডান দিয়ে দেন আচ্ছা এখন দেখেন অর্ডার স্টার্টেড এটা দিয়ে দিছে আচ্ছা আপনারা আমাদের আপনি নিচের দিকে আসেন আর লিঙ্ক দিছে সে অবশ্যই হ্যাঁ এই যে লিঙ্কগুলো দিছে দুইটা ভিডিও লিঙ্ক দিছে আপনি দুইটা ভিডিও ওপেন করলেন প্রথমে ভিডিওগুলো ওপেন করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার আজকের রাত্রের কাজ হচ্ছে আপনি ভালো করে ভিডিওগুলো ওপেন করবেন ভিডিওগুলো ওপেন করে প্রত্যেকটা শব্দকে ভালো করে আপনি বুঝবেন একবার দুইবার পাঁচবার দশবার পনেরো বার বিশ বার দেখবেন দেখে আপনি ভিডিওটা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে সে কি বলে গানটা কেমন কি গান ঠিক আছে এগুলো তার দেখবেন তারপরে এখানে ডিটেলসে যাবেন তার ট্যাগুলো দেখেন ঠিক আছে সে রিলেটেড সে এই যে ডেসক্রিপশন দিছে সে ডেসক্রিপশন কি দিছে ডেভিড মেস দ্য ডক্টর হইল সে সে তার জন্য টাইটেল মেক করতে হইব সুন্দর করে টাইটেল মেক করতে হইব দেখেন তার টাইটেল মেক আপনি তার ওই যে জিওর উপরে যান ওই যে তার স্কোরের উপরে আপনার কে মাউসটা নেন দেখবেন তার স্কোর বাটনের অবস্থা কী তার স্কোর আছে না এই যে থার্টি সেভেন পয়েন্ট টু এখানে তার score thirty seven point two হ্যাঁ এই যে দেখেন এটার অবস্থা পারফরমেন্স এখানে লেখা দিচ্ছে অনেক কিছু এটা পড়বেন ঠিক আছে তারপরে নিচের দিকে আসেন ওই যে পারফরমেন্স দেখা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে একটা বিষয় এখানে দেখাই আপনাকে আপনার এখানে একটা কাজ আছে দেখেন হ্যাঁ, ওই সমস্ত দেখেন ওই ওই বায়ারেরই বিভিন্ন কমেন্টে মানুষ আছে দেখছেন না বিভিন্ন মানুষে কমেন্ট করছে ওকে আচ্ছা তারপরে আসেন তার জন্য প্রথমে কি করতে হইব সে এই গানটা কোন ভাষায় দিছে ইংলিশ ভাষায় সাউন্ড দেন তো আমি শুনতেছি না ও আচ্ছা তাহলে ইংলিশ হইলে তো আর কোনো ঝামেলা নাই কারণ এখন থেকে ওই আপনার টাইটেলে ইংলিশে মেক করবেন ঠিক আছে ভিডিওটা ডাউনলোড করেন ডাউনলোড করে দেখেন তারপরে সবগুলা আগে আপনার প্রথম নম্বর কাজ হচ্ছে ভিডিওটা ভালো করে দেখা তারপরে ভিডিওর আপনি ওই ভিডিওর গান অনুসারে আপনি ভিডিওটার লিঙ্ক আমাকে দিবেন আমি আজকে রাত্রে ভিডিও দেখব কালকে আপনাকে দেখা কিভাবে রেসিপি করা যায় টাইটেল মেক করা যায় কিভাবে অন্যান্য জিনিসগুলো রেডি করা যায় এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আজকের কাজ হচ্ছে আপনি ভিডিওটা ভালো করে বুঝা তারপরে এই ভিডিওতে ডেসক্রিপশন কি দিছে সে ডেসক্রিপশন ভিডিও কি দিছে ওটা দেখেন তার ডেসক্রিপশন সে ভিডিও আপনি সব কিছু ভিডিও দেখবেন তার সে একটা ডেসক্রিপশন দিছে দেখেন এই যে নিচে দেখেন তার ডেসক্রিপশনটা শর্ট দিছে ভিডিওটা দেখবেন তারপরে সে কি কি দিছে ওগুলো সব কপি করবেন ঠিক আছে সব কপি করবেন তারপরে আমরা তার জন্য সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবো ভিডিও লিখবো টাইটেল লিখবো ট্যাগ দিব ঠিক আছে সবগুলো আমরা সুন্দর করে করব ইনশাল্লাহ ওকে তাইলে তাইলে আজকে এই পর্যন্ত নাকি আর কোনো কিছু আছে আপনার জানার না স্যার